ভালোবাসার ছলো নাই দিলে আমায় যন্ত্রণা ভালোবাসার ছলো নাই দিলে আমায় যন্ত্রণা ভালোবেসে পিয়া তোমায় ভালোবেসে পিয়া তোমায় কেন পেলামি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না ভালোবাসার ছলো না দিলে আমায় না ভালোবাসার ছলো না দিলে আমায় যন্ত্রণা ভালোবেসে পিয়া তোমায় ভালোবেসে পিয়া তোমায় কেন পেলাম না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি আছি গো বসে কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না রেখেছি ধরে কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না ভালোবাসার ছল না দিলে আমায় না ভালোবাসার ছল নাই দিলে আমায় না ভালোবেসে পিয়া তোমায় ভালোবেসে পিয়া তোমায় কেন পেলামি না করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না কেমন করে ভুলবো পিয়া ভুলতে পারি না